আগুন কেড়ে নিল খুশির ঈদ খুশির ঈদের দিন বাড়িতে আগুন পুরল তিনটি ঘর শনিবার ঈদের দিন সকালে মুর্শিদাবাদের ডোমকলের মালতীপুর এলাকার ঘটনা মহিদুল মণ্ডলের বাড়িতে আগুন লেগে যায় রান্নার উনুন থেকে ঘটনায় দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ও তো মাঠে একটা ছেলে বলছে আগুন ধরে গেছে বাড়িতে তো আমি বিশ্বাসই করছি না যে আমি আনু আধ ঘন্টা হলো আবার আগুন ধরে গেছে এটা শুনে তো আসি দেখছি পুড়িয়ে নামিয়ে গেছে লোকে নিয়ে বসে আছে আমার তিনটে ঘরে তো আপনার হ্যাঁ তিনটে এই দিককে আগুনটা এদিকে যাচ্ছেন না এই দিকে বাতাসটা জোর মারল মারে তো দপদপ করে পুড়তে পুড়তে পুড়িয়ে নামে চলে গেল আচ্ছা। তারপর দমকা গেল হ্যাঁ কিন্তু আমরা কটা বাড়ি পুড়েছে কটা তিনটে যেভাবে একটু সরকারি সাহায্য গেলে একটু উপকার হয়